সম্মানিত মসজিদের মুসল্লি আমরা মধ্যম পন্থায় সালাত আদায় করার বিষয়টি বলছিলাম আমাদের পক্ষ থেকে মানুষ না বুঝে বিতির সলাতের ব্যাপারে একটা কথা বলছে কাজে আমরা এই মসজিদে আমাদের সলাতের ধারাবাহিকতাই একদিন পূর্ণ বিতিরের সলাতের আলোচনা করব ইনশাল্লাহ শুধু বিতির নিয়েই তবে আজকের জন্য এতটুকু থাকছে যে বিতের আমরা আদায় করব এক রেখাত তিন রেখাত পাঁচ রেখাত সব একটানা করব। এর চেয়ে বেশি করলে তা বিতির নয় তা হবে তখন তাহাজুদ বিতির যেখানে অবগত হয়েছি সাত রাকাত অবগত হয়েছি নয় রাকাত অবগত হয়েছি এগারো রাকাত তখন তাহাজুদ আর বিতির একসাথে আছে আয়েশার জিয়াল্লাহ তালা আনহা বলেন কানান নবী সাল্লাহ আলী ওসাল্লাম ইসল্লি ফিমা বাইনা ইয়াফরোগা মিন সলাতিল এশায়াল আল ফাজরে এহেদা সারা রাকা আল্লাহর নবী এশার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত এই সময়ের মধ্যে এগারো রাকাত সলাত আদায় করতেন আল্লাহর নবী এসার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত এই সময়ের মধ্যে এগারো রাকাত সলাত আদায় করতেন ওয়াইসাল্লামা মিনকুলের রাকাত আইনে প্রত্যেক দুই রেকাত পড়ে তিনি সালাম ফিরতেন প্রত্যেক দুই রেকাত পড়ে তিনি সালাম ফিরতেন ও ইউতির ওয়াহেদা তবে এক রাকাত বিতির পড়তেন এক রাকাত আব্দুল ইবনে উমার রাজিয়াল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আল বিতরু রাকাতুন ওয়াহেদ রাকাতুন ওয়াহেদা বিতর আংশিক হলেও মূল্যায়ন করা সহজ হবে আয়েসার রাজিয়াল্লাহ তালা আনহা বলেন কানন নবী সাল্লাহ আলী ওসাল্লাম ইসল্লি সালা সারা রাকা আল্লাহর নবীর রাতে তেরো রেখাত সলাত আদায় করতেন ও ইউ তেরো মিন্দা লেখা বেখামসিন এর পাঁচ রাকাত ছিল বিত্রি তাহলে ১৩ থেকে পাঁচ বাদ দিলে থাকে আট যার কারণে সব হাদিসের একটা বিবরণ যে আট রেখাতেই তাহাজুদ তবে তারাবি তবে বিত্র এক রেখাত হতে পারে তবে বিত্র তিন রেখাত হতে পারে তবে বিত্র পাঁচ রেখাত হতে পারে যখন এগারো রাকাত হবে রাতের সলাপ তখন হবে তিন রেখাত বিত্র আর যখন তেরো রাকাত হবে রাতের সলাপ তখন হবে পাঁচ রেখাত বিত্র পাঁচ রেখাত বিত্রের ব্যাপারে আয়েসার জিয়া তালানহা বলেন লা ইয়াজলিসু ফি শাইইন ইল্লা ফি আখিরিহা আল্লাহ রসুল পাঁচ রেখাত একটা একটানা পড়তেন খুব স্পষ্ট এর চেয়ে হাদিস শাস্ত্রে আর কোনো স্পষ্ট হাদিস নেই একটানা তিনি পাঁচ রেখাত ভিতরে পড়তেন আর এই হাদিসের সাথে তেরো মানে যে আট রেখাত তাহাজুদ আর পাঁচ রেখাত বিতর এটা খুব বেশি স্পষ্ট সাথে সাথে এক টানা পড়েছেন পাঁচ রেখাত ভিতর এটাই স্পষ্ট এক রাখাত পড়লে তো এক টানাই পড়তে হবে তিন তো এক টানা পড়তে হবে পাঁচ তো এক টানা পড়তে হবে তিন রাখাত পড়লে দুই রেখাত পড়ে আত্মাই হেতু পড়তে হবে যে মর্মে যে হাদিসটি পেশ করা হয়েছে সে হাসটি হাদিসটি জাল ওর প্রতি আমল করা যাবে না ওখানে বলা হয়েছে এটা মাগরেবের সলাতের মতো বিতির তিন রেখাত মাগরেবের সলাতের মতো তো মাগরেবের সলাতে তো দুই রেখাত পড়ি তারপরে আত্মাহেত পড়ি তারপরে এক রেখাত পড়ি তাহলে ভিতির তিন রেখাত যদি মাগরেবের মতোই হয় তাহলে ভিতির দুই রেখাত পড়ে আত্মাহেত পড়ে উঠে আর এক রেখাত পড়তে হবে তাহলে হলো মাগরেবের মতো করে তিন রেখাত ভিতির পড়া যেহেতু হাদিসটি হাদিস নয় কাজে এ হাদিস দলিল পেশ করে এইভাবে সলাত আদায় করার কোনো যুক্তিই থাকে না সহি হাদিস এটাই যে এক টানা তিন রেখাত পড়তে হবে এক টানা পাঁচ রেখাত পড়তে হবে এই পাঁচ রেখাতের হাদিসে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন আইসার জি আল্লাহ তালা বলেন লাজলিসো ফি সাইন ইল্লাফি আখেরেহা পাঁচ রেখাত পড়তে গিয়ে তিনি কখনো বসলেন না একবারেই শেষে সম্মানিত দিনী ভাই বোন আমরা বলেছি বেতির পড়তে হবে চূড়ান্ত বিতির পড়তেই হবে তবে হজ করতে গিয়ে মজদালে ভাই মাগরেব এসা পড়ার সময় বিতির লাগবে না শুধুমাত্র এই জায়গা ছাড়া আর কোথাও সফরে বাড়িতে বিতির পড়তে হবে না এরকম কোনো বিবরণ হয়ে থাকলে তা ভুল হয়েছে আর কেউ বলে থাকলে তা ভুল বলেছে বিতির পড়তেই হবে একটি জরুরি এবাদত তা এক রাকাত হোক তিন রাখাত হোক পাঁচ রাকাত হোক সাথে সাথে বেতির পড়লে যে কোনত পড়া হয় ধোয়ায়ে কোনত এইটা নিয়মিত পড়া জরুরি নয় হয়তোবা দোয়ায়ে কোনো নিয়মিত পড়া জরুরি নয় প্রতিদিন পড়তে হবে না এরকম বলা হয়েছে তখন অরির সাথে এই বেতের লাগিয়ে দেওয়া হয়েছে যে বেতেরও নিয়মিত পড়তে হবে না এই কথা বলা হয়েছে কথাটা হয়তোবা কেউ মিথ্যা নকল করেছে আল্লাহ তাকে হেদায়ত দান করুক আল্লাহমান